আমিরাত সংবাদ প্রবাসের সঙ্গে দেশের সংযোগ সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমাদের আমিরা সংবাদের সাথে আছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন যে অল্প কিছুদিন পূর্বে আমাদের বাংলাদেশি একজন তথা চট্টগ্রামেরই ফটিছড়ির একজন সন্তান যিনি অনেক বেশি একটা অ্যামাউন্ট বলতে গেলে যেটি বাংলাদেশি টাকার পরিমাণ প্রায় বিরাশি লক্ষ টাকার মতো পেয়েছেন সৌদি রিয়াল রিয়ালের আর কি তো আমরা জানতে পেরেছি তাকে দুবাই পুলিশ তথা নাইট পুলিশ থেকে একটি সার্টিফিকেট এবং কিছু গিফট দিয়েছে তা সম্মাননা করেছে আমাদের আমিরা সংবাদের সম্পাদক ইসমাইল উনি কফিল মুহুরির কাছ থেকে সরাসরি যে সাক্ষাৎকারটি নিচ্ছে আমরা আপনাদেরকে সেখানেই নিয়ে যাচ্ছি আমি মোহাম্মদ ইসমাইল সংযুক্ত আরব আমিরাত থেকে আমিরাত সংবাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমিরা সংবাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভাইয়েরা দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন আপনারা সকলেই জানেন দেশি অর্থনীতি অবদান রাখছে প্রবাসীরা দেশি অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি মাঝে মধ্যে বিশ্বের নানা প্রান্তে বসবাসরত প্রবাসীরা দেশকে নানাভাবে উপস্থাপন করছেন তাদের সততার মাধ্যমে তেমনিভাবে সততার উজ্জ্বল এক দৃষ্টান্ত স্থাপন করেছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশি রাস্তায় কুড়িয়ে পাওয়া সাড়ে তিন লক্ষ রিয়াল বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে বিরাশি লক্ষ টাকা সংযুক্ত আরব আমিরাতের দুবাই রাস্তায় পেয়ে দীর্ঘদিন মালিককে খুঁজেও না পেয়ে যিনি দুবাই পুলিশের কাছে হস্তান্তর করে রাতারাতি সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় মিডিয়ায় এবং প্রশাসনের কাছে যিনি হিরো হয়ে গেছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশেও যাকে নিয়ে আলোচনা হচ্ছে আমাদের প্রবাসীদের অনেকের গর্ব যিনি হচ্ছেন চট্টগ্রামের কফিলুদ্দিন মুহুরি সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ কফিলুদ্দিন মুহুরি আমি চট্টগ্রাম ফরিদচরি তেরানং লেলাং ইউনিয়নের দুলমিয়া মুহুরির মুহুরির বাড়ি মরহুম আব্দুল গনি মুহুরির কনিষ্ঠ পুত্র জানতে চাই মূলত এতগুলো টাকা কিভাবে পেলেন বা কোথায় পেলেন এ বিষয়ে জানতে চাই আমি টাকার আমি সকালে কাজের মধ্যে গেছিলাম কাজ থেকে আসার সময় আমার বাসার অল্প কিছু দূরে আমি রাস্তা এই টাকাগুলো রাস্তায় পেয়েছি একটা পার্কিংয়ের পাশে যখন টাকাগুলো পাইছি তখন আমি ওগুলো টাকা যে কোনো অনুভব হয়নি ওগুলো দুপুর বারোটা সাড়ে বারোটার সময় টাকাগুলো পাইছি এগুলো রাত্রে খুলে দেখতেছি ওগুলো যে সৌদি রিয়াল তিন লাখ পঞ্চাশ হাজার রেখে দিয়েছিলাম এক সপ্তাহ পর্যন্ত রেখে আমি মালিককে খুঁজে খোঁজাখুঁজি করছিলাম খোঁজাখুঁজি করে না পেয়ে আমার একটা বন্ধুর পরামর্শে আমি জিনিসটা আমি নাই পুলিশ স্টেশনে আমি হস্তান্তর করি জি ধন্যবাদ আমরা যতটুকু জেনেছি আপনি আগস্টের উনত্রিশ তারিখে টাকাগুলো পেয়েছেন সম্ভবত এমনকি সেপ্টেম্বরের পাঁচ তারিখে নয় পুলিশ স্টেশনে আপনি হস্তান্তর করেছেন আমরা মনে করি যে অনেক সময় প্রবাসীরা প্রবাসীদের পরিবার বা স্ত্রীর কারণে অনুপ্রাণিত হয় অথবা উৎসাহিত হয় অথবা কোনো কাজে অনেক সময় খারাপ পথেও যায় কিন্তু আপনার ক্ষেত্রে এই বিষয়টি জানতে চাই আপনি এতগুলো টাকা পাইছেন বা পাওয়ার পরে ফেরতও দিয়েছেন এই সম্পর্কে আপনার পারিবারিকভাবে বা আপনার আত্মীয় স্বজনের অনুভূতি কী ছিল এটা তো আমার পারিবারিকভাবে সবাই অনেক আনন্দিত আমি যেটা ফেরত দিয়ে আমার শুধু আমার না সারা বাংলাদেশের আমার গ্রামের আমার ফরিশ্বরী ফরিশ্বরী বাসীর পুরা সারা এমারতের মধ্যে যেটা সুনাম অঞ্জন হয়েছে সেই জন্য আমরা আমার পরিবারও অনেক আনন্দিত অনেক গর্বিত ধন্যবাদ আসলে আপনার এটা যদি বলা যায় পারিবারিক শিক্ষা যেটা বলা যায় পারিবারিকভাবে যদি আমরা নৈতিক শিক্ষা নিয়ে থাকি সেক্ষেত্রে অবশ্যই আমাদের সন্তানরাও নৈতিক হবে এই পর্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ আপনার অনুভূতি নেব সেটি হচ্ছে আসলে দুবাই পুলিশ হচ্ছে বিশ্বের নাম করা একটি পুলিশ যারা বর্তমান বিশ্বে অনেক দেশের কাছে অনুকরণীয় সে দুবাই পুলিশ থেকে আপনি সম্মাননা নিয়েছিলেন কোন তারিখে নিয়েছিলেন অথবা কিভাবে সেই সম্মাননাটা আপনার হাতে এসেছিল সেই বিষয়ে আমাদের যারা দেখছেন তাদেরকে আপনার অনুভূতি যদি জানাতেন আমি টাকাগুলো সেপ্টেম্বরের পাঁচ তারিখ জমা করছিলাম জমা করার এক মাস দেড় মাস পরে অক্টোবরের অক্টোবরের বিশ তারিখ আমাকে কল করছিল কল করে আমাকে জিজ্ঞেস করছে যে আমি কী করি কোথায় থাকি আমার স্যালারি কত এটা জিজ্ঞেস করছে এটা এটা বলার পরে ও ফোন কেটে দিছে কেটে দেওয়ার বারো দিন তেরো দিন পরে আমাকে নভেম্বরের তিন তারিখ আমাকে নয়টার সময় কল করে দশটা সাড়ে সাড়ে দশটার সময় নাই পুলিশ স্টেশনে আসার জন্য ওখানে গিয়ে আমি সাড়ে দশটার সময় পৌঁছে আমাকে ওদের প্রোগ্রামের মধ্যে কিছু কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাকে এগারোটা সাড়ে সাড়ে এগারোটা বারোটার সময় আমাকে এই সম্মাননা আমাকে দেয় সেই সনদ পাওয়ার পরে কেমন লেগেছে অনেক আনন্দিত আমি কারণ এটা এই সনদ এটা প্রাপ্য শুধু আমার না এটা উজ্জ্বল মুখোজ্জ্বল শুধু আমার এখান না সারা বাংলাদেশের সারা বাঙালি জাতির মুখোজ্জ্বল ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আমরা এই পর্যায়ে কথা বলবো এমন এক ব্যক্তির সাথে যিনি জনাব কফিল উদ্দিন মহিরিবাইয়ের বন্ধু বলা যায় সৎসঙ্গ স্বর্গবাস অসৎসঙ্গ সর্বনাশ যে বন্ধুর উৎসাহে জনাব কহিলুদ্দিন মোহরি ভাই প্রায় বিরাশি লক্ষ টাকা ফেরত দিয়েছেন সেই বন্ধু হচ্ছেন আমিরাত প্রবাসী মোহাম্মদ নুরুল আফসার আমরা সেই ভাইয়ের কাছে জানতে চাইব কোন উৎসাহ বা কোন অনুপ্রেরণায় তিনি এই টাকাটি না রেখে সেই বাইকে ফেরত দেওয়ার জন্য উৎসাহ উৎসাহিত করেছিলেন আমাদের এই ফটিকশরীফ মেজবানার শরীফ আমাদের একটা এই এই ধর্মীয় সংগঠন আমাদের আছে ওখানে তো ওখানে আমরা যোগাযোগ করছি আমাদের এইখানে যিনি আমাদের এই ইউএর প্রতিনিধি আছে আমাদের মোহাম্মদ সেলিম ভাই তো ওনার মাধ্যমে আমরা পরামর্শ করছি ওখানে পরামর্শ করার পরে ওখান থেকে আমাদেরকে সবচাইতে বেশি অনুপ্রেরণা দিয়েছে তো ওখান থেকে যে পাওনা টাকা কোনো ধরনের হালাল করার মতো কোনো ওয়াই নাই ওগুলি যার টাকা হয়তো তার কাছে ফেরত দিতে হবে না হলে ওই জায়গার অধিস্থানে যেই থানা আছে ওই থানাতে জমা করতে হবে তো আমরা দুজন ওখান থেকে পরামর্শ নিয়ে আমরা টাকাগুলি নাই পুলিশ স্টেশনে জমা যাওয়ার জন্য আমরা এই একমত হয়ে একসাথে গিয়ে টাকাগুলি জমা করলাম আর কি তো আমি সবাইকে বলবো এই ধরনের যেন কোনো ধরনের এই এই ধরনের কোনো কিছু যেন আমাদের এই বিশেষ করে বাঙালি ভাইদের সামনে যদি আসে এই সৎভাবে পরিচালনা করে আমাদের দেশকে উজ্জ্বল করার জন্য এবং নিজ নিজেকে সততা দাবি করার জন্য এবং সৎ চলার জন্য সৎ অর্জন করার জন্য সৎ খাওয়ার জন্য ধন্যবাদ সবাই ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে আছেন আমরা আমাদের আজকের এই আয়োজনের একেবারে শেষ দিকে আমরা এই শেষ দিকেই আমাদের আজকের এই যেই প্রবাসী মুখ সফল মুখ সেই প্রবাসী ভাই জনাব উদ্দিন মুহরি ভাই যিনি সাধারণ মানুষ হয়ে অসাধারণ কাজ করে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় মিডিয়া এবং স্থানীয় প্রশাসনে বাংলাদেশের বাবমূর্তি উজ্জ্বল করেছেন সেই বাইর থেকে অনুভূতি জানতে চাইব মূলত একজন সাধারণ প্রবাসী হিসাবে আমিরাতে বসবাসত সকল প্রবাসীদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে সকল প্রবাসী যারা আছে সবাইকে বলবো আমি যে কাজ করছি সৎভাবে যারা প্রবাসীরা আছে সবাই সৎকর্ম করে বাঙালি ভাইয়ের বাঙালি ভাই যারা আছে সবার মুখ উজ্জ্বল করার জন্য এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য আমি আশা করব এবং ফ্যামিলির ফ্যামিলি মুখ উজ্জ্বল করার জন্য সৎভাবে কাজ করার জন্য আমি সবাইকে আহ্বান জানাবো ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সাথে আজকের আয়োজনে ছিলেন প্রিয় ভাইরা জনাব কফিলউদ্দিন মুহুরি শুধু একা নয় কফিলুদ্দিনের মতো সংযুক্ত আরব আমিরাতে গত করোনাকালীন সময়ে একজন ভাই সংযুক্ত আরব আমিরাতে আলোচনা এসেছিলেন তিনি হচ্ছেন করোনাজয়ী মোশারফ এভাবে বিভিন্নভাবে অনেক প্রবাসী বাংলাদেশি সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের নানা প্রান্তে বাংলাদেশকে উপস্থাপনে কাজ করে যাচ্ছে সৎভাবে সৎ বন্ধু থাকলে এবং নৈতিক শিক্ষা থাকলে আমরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশকে ভালোভাবে উপস্থাপন করতে পারবো প্রবাসী পজিটিভ বাংলাদেশ গঠনে আমরা কাজ নিজেদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হব প্রবাসে আমিরাতে বসবাসরত সকল প্রবাসী ভাইদেরকে জনাব কফিলউদ্দিন মুহরি ভাইয়ের এই শিক্ষাটুকু নিয়ে আমরা যেভাবে হোক প্রবাসে পজিটিভ বাংলাদেশ গঠনে কাজ করে যাব এবং কি প্রবাসে পজিটিভ বাংলাদেশ গঠনে নিজেদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাব সে আশা ব্যক্ত করে যারা আমাদের সাথে ছিলেন সবাইকে আমিরা সংবাদের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজন শেষ করছি আল্লাহ হাফিজ সংবাদ প্রবাসের সঙ্গে দেশের সংযোগ